ରାକ୍ଷସ ହଁ ଦେଇଥିଲା ନେଇଗଲା କୁତା କାତି ଖଣ୍ଡେ ବି ଛାଡ଼ିଲାନି ଖାଇକି ଛାଡ଼ତା ସବୁ ତ ତାରି ମଉସା ତା ପାଖରେ କୁବାସ୍ତାଗିରି କରୁଥିଲା ବୋଲି ସିନା 다 세, 세크로나 나우사디노딜레 우레타 모사사라타 모치자이다타 গ্রহ কোণ দেদে মা হরে পুগ ସବୁ ସେଇ ଗ୍ରହର କରାମତି ଜେଜେମା ଘରେ ତ କିଛି ନଥିବ ଚଳିବ କେମିତି ତୁ ଯୋଉ ଚାଉଳ ଖଣ୍ଡକ ଦେଇଥିଲୁ স্মৃতির পূজায় আছি হাতটিটাকুটে আমি যে জীবনা তোড়িতে ঝড় যাক চড়েই নেবো তারপর আর ওলিকু কোন করিব দেবে Thank you.

ଜେଜେ ସଦେଇ ମଉସାଙ୍କୁ କହିଦେଇଛି ପାଞ୍ଚ ଦିନ ପାଇଁ ଡାଲି ଚାଉଳ ଲୁଣ ଆଉ ବାଇଗଣ ଦିଟା ଆଣି ଦେଇଛି ସେ ନାତୁଣୀକି ଦେଖି ତାର କୋଳଣ ହେଲା କେଜାଣି ଭୋ ଭୋ କରି ଡାକ ମାରି କାନ୍ଦିଲା ଆଉ ସେ ଚୈତନ୍ୟା କାନ୍ଦିଲା ତୁମ୍ଭେ ତୁମ୍ଭ ଆଖିରେ ଦେଖିଛ ତ ହଁ ହଁ ସାର୍ ଆରେ ଯିଏ ଲୋକଙ୍କୁ କନ୍ଦଉଥିଲା ସିଏ ଆଜି କାନ୍ଦିଲା ହେ ଗୋଟାଏ ଖେଳ ଦେଖଉଛି ଖେଳ ଆସିଲାଣି ସାଥେ ଆସିଗଲ ଆରେ କିଏ କୋଉଠି ଅଛ ଆସ ଆସ ମାନବିକା ଦହିପଡ଼ା ଧରିକି ଆସ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ବିଜେ ହେଇଛନ୍ତି ଆରେ ସଳ ନିମକ ହାରାମ ବେଇମାନ ହାରାମ ଦେଦା ସେ ହଣ୍ଟଟା କରିଦେଲା ସେ ହଣ୍ଟର କରିଦେଲା ଏଇଠୁ ଆଜି ପିଟି ପିଟିକି ସାବାଡ କରିଦେଲା ହଣ୍ଟର କ'ଣ ବସାନ୍ତେ ঠেঙ্গাটা আছে ঠেঙ্গারে পেটি বাবা বন্ধ আচ্ছা ಅಂಭಾಗನೆ ಮಸ್ಕರ ಹೈಬೆ ಹೇ ಜಮೀದಾರ ಕೆಬೆ ಕೆ ಠೇಕಾ ಧರಿଥିଲେ চালাকে দেখছি নাই সে হন্তন বলে নাই বন্ধুটা আনলে এটার খোপড়ি উড়ি দেবো ঘরে বাবু অন্ধ চাহাতে বন্ধু ঘরে খোপড়ি উড়ে যাবা বন্ধু আচ্ছা এতে সাহস কবে যায় যাও সে বন্ধু তো খানারে মো বন্ধুটা টঙ্গা হাইছি নেই কাছো অনেক যখন আমার হুকুম তুমি খাতে করছো যাও দেখুন আজকে আমি চলে এসেছি যাও চল না নাই নইলে তুমি হুকুম করে সারাতে বন্ধ করে তা খপটে উড়ে এখনো সিরিয়াসের ঠ্যাঙ্কারে বা খপটাকে উড়ে যায় যাও চলো নাই কিবে হে তোকে তুই কি নাটক লগাইছো বে হ্যাঁ? আমি মরবো না হ্যাঁ কি এত ঠেঙ্গা জমিদার ধরিবে যে আবার নাই তবে চঞ্চল না ধরিলে কিছু একটা হয়েছিল তু birthday, Kevin! ଥିବଣି ନା କ'ଣ ଆଇ କିଏ ଇସ୍କୁଲ ପିଲା ଫେରି ଆସିଲେଣି ହଁ ଖାଲି ସେଇ ଫେରିଲାନି ଚୈତନ ପିଆଜ ପାଖରୁ ରକ୍ଷା କରୁଥିଲେ ଏବେ ତ ଆମ ହାତେ ନାହାନ୍ତି ଜମିଦାର ନୂଆକୁ ମାସା ରଖୁଛନ୍ତି ତା ସହିତ ପୁଣି କବିରାଜ ମିଶିକି ଆମକୁ କଣ ଅବସ୍ଥା କରିବେ ଖଜଣା ପାଇଛେ ମୁଣ୍ଡ କଣ ହେଲା ରାଧୁଆର ମୁଣ୍ଡ ଫାଟି ଯାଇଛି କେମିତି ସେ ଯୋଉ ନୂଆ ଗୁମାସ୍ତା କବିରାଜ ଯାହାକୁ ଠିକ କରିଥିଲେ ତାକୁ ପିଟି ପିଟି ମୁଣ୍ଡ ଫଟେଇ ଦେଇଛି ଦେଖିଲୁ ଗୋଟେ କଣ ମୁଁ ବି ସେଇଆ ବାବୁ ବାବୁ ବାବୁ ବାବୁ ওরিয়া ওরিয়া কোকরা তো পয়সা দেবে দেবে যত আছে যত ফান ওরিয়া ওরিয়া প্রভু আচ্ছা হাও হাও মানে ডাক্তারকে পড়াও তো নাই আচ্ছা সরে 油く食えないせめて川ではもちょがたもらもにじまএই ঢাল খণ্ডক অছি এইটাকু রখি মতে চাউল ডালি গন্ডায়ে দে পেলাটা বচি যাও আরে ঘটনা হব কোউটু আনিবি ଘରେ ଯାହା କଷା ପିତଳ ଥିଲା ସବୁ ତ ଦେଇ ସାରି ଏଇ ଖଡ଼ିକ ଯାହା ଥିଲା ଏଇଟାକୁ ରଖି ମତେ ଡାଲି ଚାଉଳ ଗଣ୍ଡାଏ ଦେ ପିଲାଟା ମୋର ବଞ୍ଚି ଯାଉ ବାପା Para, para, ya, para. Para. Para, para, para, para. ପାଇଁ ଆଉ କିଛି ନାହିଁ ମୋ କୋଳକୁ ଫେରି ଆର୍ ବି ମୁଁ ଏଇଠି ଏଇ ତାରାମାନଙ୍କ ମେଳରେ 内江吗？我在内江。 Che cono che mi ti soi